সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আমাদের ডিপিআরসির পক্ষ থেকে আমাদের প্রোগ্রামটি দেখে থাকেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা আজকে ডিপিআরসির পক্ষ থেকে আমরা টোটালি ভাবে একটা ব্যতিক্রম ধর্মী একটা জিনিস নিয়ে আলোচনা করব আমাদের সাথে যে ভাইটি আছেন আমরা তার কাছ থেকে জানবো আসলে তার যে সমস্যাটা ছিল সেটা মূলত পিএলআইডি ছিল তিনি পিএলআইডি প্রবলেমটা জানার আগেই আমাদের ডক্টর শফিল প্রধান স্যারের কাছে এসেছিলেন আসার পর পরবর্তীতে তার যে ঘটনাগুলো ঘটেছে সেই জিনিসগুলো আমরা তার কাছ থেকে শুনবো চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি তো প্রথমে আমাদের অনেক দর্শক দেখছে দেশে এবং দেশের বাইরে অনেক দর্শক দেখছে তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি আপনার নামটা কি একটু কাইন্ডলি বলবেন আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন ফরহাদ হোসেন দেশের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় থানা সদরপুর গ্রাম রাম রাজারচর রাজারচর মূলত আপনি কি করেন আমরা একজন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা শিক্ষক যাক আমরা জানতে চাই যে আপনি যে দীর্ঘদিন থেকে ডিপিআরসি হসপিটালে আছেন তো তার পুরনো একটা গল্প আছে আপনার আপনি ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে এসেছিলেন আমরা জানতে চাচ্ছি স্যার সারের যে প্রথম যখন আসা সেটা কিভাবে হলো আচ্ছা প্রথমত আমার এই সমস্যাটা আজ থেকে দশ বছর আগে আচ্ছা। দু হাজার তেরো থেকে আচ্ছা তখন আমি হঠাৎ করেই একটা আমি তো এই করতেছিলাম আমার বন্ধুর বড় ভাই মারা যায় জি তাকে রাত্রেবেলা বারোটার সময় যখন আমি দেখতে যাই তিনি তো মোড়া ছিলেন তার তখন আমি ওই আমার দুই বন্ধুর সামনে পিছিয়ে ধরছে আমি তার কোমরটা ধরছি আচ্ছা কোমরটা ধরার পর হঠাৎ করে তখন কট করে আমার পিছনে আওয়াজ হলো আচ্ছা, আচ্ছা আওয়াজ হওয়ার পরে ভাবছি যে এটা কোনো ব্যাপার না এরপরে আস্তে আস্তে যতদিন যাত্রা লাগলো ব্যথা বার্তা লাগলো যাতায়াত ব্যথা বার্তা লাগলো ব্যথা পরবর্তীতে এলাকায় একজন ডাক্তারকে দেখাইছি অর্থোপেটিক্স জি মানে জাস্ট একজন ইন্টারনি ডাক্তার জি খাওয়া তার সাথে খাওয়ার দেখলাম ভালো হচ্ছে না তারপরে একজনের সুপারিশ অনুযায়ী একজন অর্থোপেটিক ডাক্তার আমাদের ফরিদপুরেরই তিনি তার সাথে মেশিনে বসছেন তার সাথে গেলাম তিনি বল দেখতে অনেক এমআরআই করলাম অনেক ওষুধ রিটিভ থাকার পরে বললেন যে আপনার পিএলআইডি হয়েছে আপনাকে এখন অপারেশনে যেতে হবে তখন আমরা হয়তো দরিদ্র ঘরের সন্তান তা আর্থিক একটু সমস্যার কারণে তখন বলছে অনেক টাকা লাগবে তখন আমি আর অতটা গুরুত্ব দিইনি তো স্যারের সাথে দেখানো যে স্যারের কথা বললাম ইউনিসিনে বসতেন একজন অর্থোপেডিক ডাক্তার আর তিনি বললেন যে আপনার এমআরআই করার পরে পিএলআইটি সমস্যা তাই আপনাকে সাথে সাথে অপারেশনে যেতে হবে তখন আমার আর্থিক সমস্যা ছিল এই কারণে আমি আর অপারেশনে যাননি তখন আমার ব্যথাটা উঠতো আর ওই স্যার আমাকে যে থেরাপিটা মানে এই প্রেসক্রিপশন অনুযায়ী দিচ্ছিল অনুযায়ী আমি ওষুধ নিয়ে কিনে কিনতাম আর খাইতাম কিনতাম আর খেতাম আচ্ছা যখন আমি আবার টিউশনই করি আচ্ছা টিউশন করি আমি এক ছাত্রকে পড়াদের সময় হঠাৎ করে বললাম যে আজকে একটু খবরটা দেখবো একটা টিভি চ্যানেলে তখন আমার প্রিয় শহীদুল্লাহ প্রধান স্যারের প্রথম সাক্ষাৎকার প্রায় চোদ্দো সালে স্যারের একটা সাক্ষাৎকার সালে তখন থেকে তখন থেকে একটা দিয়ে দেখাই যে তার যাওয়া যাবে কিন্তু আমারও সৌভাগ্য হয় নাই আচ্ছা। ওই স্যারের কথা আমার মাথায় ছিল যখন এই ছাত্রকে পড়াতে তখন টিভিটা খুলো ওই স্যারের তো বাদ ব্যথা তারপরে আলে মিলে বলে আমরা এই স্টুডেন্টকে বলতাম খবরটা দেখতাম স্যারের সাক্ষাৎকার দেখতাম আচ্ছা। দেখতে দেখতে আমি প্রায় আস্তে আস্তে আস্তে যখন আমি একটা স্মার্টফোন কিনলাম ইউটিউবে স্যারের প্রায় হ্যাঁ, দেখছি ষোলো সতেরো থেকে স্যারের ভিডিওগুলো তখন তো ইউটিউবে দেখছি এখন থেকে স্যারের ভিডিওগুলো ইসের মধ্যে ইউটিউবে ইউটিউবে ইউটিউবে আমি ইউটিউবে আমার অনেকগুলো স্যারের ভিডিও পরে ভাই মামুন ভাই সৈকত ভাইয়ের অনেক আচ্ছা, আচ্ছা। সাক্ষাৎকার পেলাম পিএলএর সমস্যার রোগে আমি আমি জানতাম যে আমার সমস্যাটা আছে কিন্তু অতটা গুরুত্ব দিয়ে নেই ভালো হতো ওষুধ খেতাম ভালো হতো কিন্তু হঠাৎ করে এই বছর মানে রমজানের পাঁচ দিন আগে আমার হঠাৎ করে আমি মাদ্রাস থেকে আসার পরে বাসায় আসছি হঠাৎ করে আমার বাথরুম থেকে আমার রুমে ঢুকুন আমি ঠাস করে নিচে পড়ে গেলাম আচ্ছা আচ্ছা নিচে পড়ে যাওয়ার পর এখন তুমি বুঝতে পারলাম না আমার কিছু আমি জানি যে আমার পিআইডি সমস্যা আচ্ছা, আচ্ছা তখন আমার মাথা তো আগে থেকে সোজার স্যার প্রধান স্যারের মাথা ঘুরতেছে তখন আমার একই স্যার আমার আম্মাকে বলে যে আমি এই স্যারকে ছাড়া আমি আর কোথাও কাকা দেখাবো না আচ্ছা আচ্ছা তা পরবর্তীতে আম নিয়ে আমি শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসি আসার পরে স্যার আমাকে প্রথম দেখলেন দেখার পর তো প্রথমে দেখি বুঝতে পারলে আপনাকে সার্জারিতে যেতে হবে মানে আপনি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছিলেন হ্যাঁ লাস্ট পর্যায়ে আমি পড়ে গেছি জি লাস্ট পর্যায়ে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে এখন আমার মনে মনে হয় যে টিউশনি করতাম ছাত্র বাসায় যাই তার ইউটিউব স্যারের ভিডিও মামুন দাস শোকের ভিডিও কিন্তু আমি এখানে গেলে ইনশাল্লাহ আল্লাহর মতো জানি হয়তো ভালো হতে পারে জি আচ্ছা হোক তা টাকা পয়সা জোগাড় করে প্রথমে আমি আমার এক বন্ধু আছে বন্ধুকে নিয়ে আমার ওই সৈয়দুল্লাহ প্রধান স্যারের কাছে আসি আসার পরে স্যার আমাকে প্রথম দেখাতেই বলছে যে আপনাকে সার্জারিতে যেতে হবে মানে ফার্স্ট আপনাকে সার্জারি যেতে হবে যেহেতু আপনি সার্জারি মানে কন্ডিশন নিয়ে এসেছিলেন হ্যাঁ, কারণ এরকম আমি বলেছি ফুল চেয়ারে স্যার কাছে গেছি আচ্ছা, আচ্ছা আমাকে পা দুটো নাড়াতে বলছিল আমি পা দুটা নাড়িয়েছিলাম কিন্তু নাড়াতে পারিনি এরকম লুলার মানে মানুষ হতে চলেছে স্যার দেখে বলছে যে ডেকে প্রেসক্রিপশন দিয়ে আপনাকে সার্জারিতে যেতে হবে যখনই স্যারের কাছে গেলাম স্যারে বললেন যে আপনাকে সার্জারিতে যেতে দেখে সার্জারিতে যেতে যেতে হবে তার পরবর্তীতে আমরা আমি আম্মা আমার বন্ধুরা পারিবারিক সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আমাকে আগে থেকে সিদ্ধান্ত ছিল আমি স্যারকেই দেখাবো স্যারকে আচ্ছা। স্যারের মাধ্যমে আমি সার্জারি করাবো আচ্ছা। অন্য কারোর মাধ্যমে করাবো আচ্ছা। পরবর্তীতে টাকার একটু প্রবলেম ছিল পরবর্তীতে স্যারের কাছ থেকে একটু সময় নিয়ে আমরা বাসায় চলে যাই বাসায় চলে গিয়ে টাকা পয়সা একটু ব্যাপার জোগাড় টোগাড় করে এই প্রায় বিশ দিন আগে আচ্ছা আপনি এসেছিলেন হ্যাঁ আমরা এসে আপনার আশিরবুল্লা স্যার প্রধান স্যার দেখলেন দেখার পরে আমাকে সার্জার জন্য পরবর্তী দিনে মানে স্যারের মাধ্যমে আপনি সার্জারিটা করলেন হ্যাঁ স্যারের মাধ্যমে সার্জারিটা করলাম সার্জারি করার পর স্যার আপনাকে কি বলেছিল যে সার্জারি করার পরবর্তী ধাপটা পরবর্তী ধাপটা স্যার আমাকে বলছে যে আপনার সার্জারিটা খুব ভালো হয়েছে এবং আপনাকে থেরাপিতে যেতে হবে আচ্ছা আচ্ছা এরপরে স্যারের অনুযায়ী মানে নির্দেশ অনুযায়ী আমি এখানে ভর্তি থাকলেন হ্যাঁ ভর্তি থেরাপির আচ্ছা, আজকে আপনার মানে আজকে মানে অপারেশন করার পর আপনি স্যারের অনুযায়ী থেরাপি নেওয়ার পর আজকে আপনার কি অবস্থা বলেন এখন মাসাল্লাহ অনেকটাই আজকে কি আপনার মনের মধ্যে একটা ফিলিংস কাজ করছে কিনা যে সেই যে টিউশনির সময় যে আপনি প্রাইভেটে যে ইউটিউবে যে প্রোগ্রামগুলো দেখেছেন আজকে আলহামদুলিল্লাহ আপনি বসে আছেন এবং আজকে সেম একটা ইন্টারভিউ আপনি আসছেন আপনার অনুভূতিটা একটু বলবেন অনেক দর্শক আমাদের দেখছে আর কি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আচ্ছা আচ্ছা আমার খুব ভালো লাগতেছে স্যারের মতো একজন লোক সান্নিধ্যে আমি যে চিকিৎসা নিতে পারছি এটা আমার পরম্পরা সুপ্রিয় দর্শক মন্ডলী ফরদ ভাইয়ের সঙ্গে শুরু থেকে লেগে আছেন তার একজন বন্ধু আমরা একটু তার কাছ থেকে আমরা জানতে চাবো কি হয়েছিল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া তো শুরুতে আপনার একটু পরিচয় জানতে চাবো আপনার নাম নাম হচ্ছে মোহাম্মদ ইয়ার হোসেন হৃদয় আচ্ছা আমি ডেমরাতে থাকি আচ্ছা। তো আমার বন্ধু ডেমরাতে থাকে আচ্ছা আচ্ছা এই আর কি তো আমার বন্ধু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তো তখন হয়তো গ্রাম্য ডাক্তারগুলোকে দেখানো হয়েছিল তো বলছিল যে ওষুধ খাও ঠিক হয়ে যাবে তো যাই হোক বেশ কিছুদিন চলে গেল ঠিক হয়নি তো এই রমজান মাসে ও হঠাৎ করে পঁচিশ রমজানে ও হঠাৎ করে পড়ে গেল আচ্ছা। তো পরে আমার আন্টি আমাকে যে খবর দিল বাসায় যে হৃদয় এই অবস্থা তোমার বন্ধু তো এই অসুস্থ তুমি একটু বাসায় আসো হেঁটে নামতে পারে না তো আমি শুনে একটু আত্মহারা যে কারণটা কি এরকম কেন হইলো তো পরে আমার মাইন্ডে আসলো যে অনেকদিন আগে তো একটা সমস্যা ছিল তাই ওই কারণে হয়তো একটা কোনো এফেক্ট করতে পারে তো চলে গেলাম একদিন পরে গেলাম পরে এই কাহিনী শুনলাম দেখলাম পরে বললো যে ডাক্তার দেখাবো পরে ও আবার বললো যে আমি একটা ইউটিউবে দেখছি সফুল্লা প্রধান স্যার আছে এটা শ্যামলিতে ওখানে যাবো ঠিক আছে চলো কেমনে যাবা তো গাড়ি ঠিক করতে বললো তো গাড়ি ঘড়ি ঠিক করে যাই হোক আমরা চলে আসছি আসার পরে স্যার ওকে দেখার পরে বললো যে আপনার তো সমস্যা এটা আপনি অপারেশন আগে করতে হবে তো অপারেশন করতে হবে তো কিভাবে কি তো স্যারুনাও আমাদেরকে একটা পথ দেখাই দিলেন তো বলছিলাম যে স্যার আপনি যদি করি আপনাদের মাধ্যমে আমি করব এটা আপনি ক্লিয়ার করে দিবেন আমাদেরকে কারণ ওকে ঠিক আছে আমরা ক্লিয়ার করে দেবো আপনি ভর্তি হন তো আমরা বলছিলাম যে আমাদের একটু সময় দেন আমরা সময় করে এসে আপনার কাছে ভর্তি হব তো যাই হোক উনি সময় করে আমরা ওখান থেকে আসছি আইসা ওনার কাছে ভর্তি হয়েছি উনি ওই অপারেশন করেছে তারপরে অপারেশনের কাজ শেষ তারপরে আমাদের যে পিএলআইডি যে সমস্যাটা থেরাপি যেটা পাওয়ার জন্য ও হাঁটতে পারতো না দাঁড়াতে পারতো না পাও নাড়াতে পারতো না তো ইনশাল্লাহ এখন মালিকের দয়ায় ওনার দয়ায় ওনার যে ওর চেষ্টা ওনার ডক্টরদের চেষ্টায় ভালো আজ অনেকটাই ভালো এগিয়েছে যে এখনও মোটামুটি দাঁড়াতে পারে হাঁটতেও পারে টুকিটাকিভাবে এখন সামনে আরও ভালো সুস্থতা পরিপূর্ণ আসবে ইনশাল্লাহ এটাই আমি আশা কামনা করি যেহেতু ওনার কাছে আসায় উনি একটা আশ্বাস দেওয়াতে আমরা ওনার কাছে যেহেতু ভর্তি হওয়ার পর থেকে আমার বন্ধুটা মোটামুটি সুস্থ হয় মালিকের কাছে ওনার দীর্ঘ হায়াত করে মানে চাই এবং ওনার সুস্থতা চাই যে ওনার মাধ্যমে যেতে আরও অনেক রুগী যেতে ভালো হয়ে সমাজে চলতে পারে এই জন্য আমি ওনার জন্য আমি অনেক দোয়া করি এবং সবাই যেতে ওনার জন্য দোয়া করে আর আমার বন্ধুর জন্য যেন সবাই দোয়া করে যাতে আমার বন্ধু সুস্থ হয়ে যায় এটি আমি সর্বশেষ কথা আর কি আমার আমরা ফরাদ ভাইয়ের কাছ থেকে তার অনুভূতির কথা জানলাম তার যে পিছনের গল্পগুলো আমরা জানলাম এরকম অনেক লোক আছেন যারা দীর্ঘদিন ধরে স্যারের ভিডিওকে ফলো করছেন দেখছেন এবং তারা বলতে পারছেন না অথবা অর্থনৈতিক কারণে আপনারা আসতে পারছেন না নিশ্চয়ই আপনারা অনেক বেশি দেরি করে ফেলছেন আমাদের যেটা পরামর্শ থাকবে আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা করার জন্য আপনারা প্রস্তুতি হন আমাদের ডিপিএসসিতে ডক্টর শফিল প্রধান স্যার এই পেশেন্টগুলো পিএলআইডি পেশেন্টগুলোর জন্য খুবই যত্ন সহকারে আমাদের যত্ন সহকারে চিকিৎসা করা হয় এবং আমাদের যে ফরাদ ভাই আজকে এসেছেন তিনি কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের পিএলএডি প্রবলেমের কারণেই যে সমস্যাটা পড়েছেন আজকে তিনি এখানে অপারেশন স্যারের মাধ্যমে অপারেশন করেছেন অপারেশন করার পরবর্তী ধাপে তিনি এখানে ভর্তি হয়েছেন হওয়ার পর আজকে তিনি থেরাপি নেওয়ার পর পুরোপুরি সুস্থ আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে কথাগুলো আজকে ফরাদ ভাইয়ের মুখ থেকে শুনলেন এরকম কথা হয়তোবা আর আগে কখনো আমি শুনিনি যে তিনি যে দেরি করে এসেছেন এবং তিনি যে আশা ছেড়ে দেননি তার যে একটা স্বাভাবিক জীবনে যে একটা স্বপ্ন ছিল সে স্বপ্ন তিনি আশা ছেড়ে দেননি তিনি সেই বিশ্বাস নিয়ে আমাদের এখানে এসেছিলেন ডক্টর শকুল প্রধান স্যারের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সুস্থ করেছেন তিনি আগের থেকে এখন অনেক ভালো আছেন সকলে তার জন্য দোয়া করবেন আমাদের জন্য সকলকে দোয়া করবেন এবং অবশ্যই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন অবশ্যই ডক্টর শফিল প্রধান স্যারের কাছে আসবেন আমাদের ডিপিআরসির আমাদের ওয়েবসাইট আছে ইউটিউব আছে ফেসবুক আছে যে কোনো ধরনের সমস্যা হবে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে সর্বাত্মক সেবাটা দেওয়ার চেষ্টা করব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 সর্বদা আপনাদের পাশে TPRC hospital and diagnostic lab limited আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল